আউটসোর্সিংয়ে সফল হতে হলে আপনাকে কী করতে হবে প্রথমে কাজগুলো বিস্তারিত শিখতে হবে টেস্টে পাস করতে হবে এবং প্রবলেম ক্রিয়েট হবে আপনাকে কাজ করতে গেলে প্রবলেম ক্রিয়েট হবে ওগুলো সলভিং করার উপায়টা জানতে হবে আপনার কাজগুলো করার ক্ষেত্রে বিস্তারিত শেখার ক্ষেত্রে এবং টেস্টে পাস করার ক্ষেত্রে প্রবলেম সলভিং ক্ষেত্রে সবগুলো কাজের জন্য আপনার টিচার হচ্ছে গুগল আমার একটা কাটছে